আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে captcha entry job data entry job page typing job form filling job এবং স্নিপেট এন্ট্রি জব এই পাঁচ ক্যাটাগরির জবগুলো সাধারণত বেসিক্যালি তাদের জন্য যারা একেবারেই নতুন অথবা ফ্রেশ অথবা আনএমপ্লয়েড অথবা বাড়তি ইনকাম যাদের জন্য একেবারেই জরুরি আজকের ভিডিওতে আমি পুরোপুরি শেয়ার করব যে একটি ট্রাস্টেড ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই পাঁচটি ওয়ার্ক করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন পৃথিবীর যে কোনো কোনো প্রান্ত থেকে বসে যদিও এটি একটি ইন্ডিয়ান ইন্ডিয়ান ওয়েবসাইট আপনি যে যে কোনো প্রান্ত থেকে বসে কাজগুলো শুরু করতে পারবেন মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলের দর্শক হয়ে থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলের মধ্যে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে আমি অনুরোধ জানাবো যে আমার প্লে লিস্টের মধ্যে ক্লিক করে স্টেপ বাই স্টেপ সমস্ত সমস্ত ভিডিওগুলো দেখে আসবেন কেননা এখানে এমন কিছু ইউনিক ভিডিও দেওয়া রয়েছে যেগুলো হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না এবং আপনি ঘুরে দাঁড়াতে পারেন অথবা আপনি আপনার জীবনকে চেঞ্জ করে নিতে পারেন আমার প্লেলিস্টের মধ্যে ভিডিওগুলো দেখে সুতরাং আমি অনুরোধ করব সেই ভিডিওগুলো দেখার জন্য এবং পাশাপাশি আপনি বেশি বেশি শেয়ার দেন যাতে করে আপনার মতো সবাই উপকৃত হতে পারে কেননা আমার চ্যানেলের মধ্যে আমি সবসময় ফ্রি ভিডিওগুলো বা ফ্রি যে আর্নিং প্রসেসগুলো রয়েছে সেই আর্নিং প্রসেসগুলো বলার বা শেয়ার করার চেষ্টা করি সো ফিরছি একটু পরেই সাথেই থাক সোলের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটটি দু হাজার একুশ সালে যাত্রা শুরু করেছে এবং পাশাপাশি বিশেষ করে যেহেতু এটি একটি ইন্ডিয়ান ওয়েবসাইট সুতরাং ইন্ডিয়ানরাই বেশি কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু ইন্ডিয়ান না হলেও ইন্ডিয়ার বাইরে অনেক পিপলরা কিন্তু এখানে কাজ করছে এবং এখানে প্রায় এই পরিমাণ ইউজার কাজ করছে এবং eight crore plus docs uploaded হয়েছে এবং ওয়ার্কিং টোয়েন্টি ফোর আওয়ার্স এবং থ্রি ফোরটি কর্পোরেটস এখানে রয়েছে এবং পাশাপাশি আপনি যদি একটু উপরে চলে আসেন তাদের ভিশন এবং mission clear get free trial start working get payment তিনটি স্টেপ পার করলে কিন্তু আপনি অনায়াসে এই ওয়েবসাইটটির সাথে কানেক্টেড হতে পারবেন এবং আপনি অনায়াসে এই ওয়েবসাইটটির মধ্যে কাজ শুরু করার পূর্বে যে বৈশিষ্ট্যগুলো আপনাকে সত্যি বিমোহিত করবে প্রথমত হচ্ছে আপনার কোনো স্কিলের প্রয়োজন হবে না হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ওয়ার্ক এবং no high educated education required এবং any one can register and start earning আশা করি বুঝতে পেরেছেন সো প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনি দুটো অপশন দেখতে পাবেন প্রথমত হচ্ছে যে আপনি রেজিস্টার বাটন খুঁজে পাবেন এরপরে আপনি যদি ইতিমধ্যে এখানে এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অবশ্যই আপনি লগ করে ফেলতে পারবেন ধরুন আপনি একবারে নতুন তাহলে আপনাকে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে সেই ইনফরমেশনগুলো আমি শেয়ার করছি গেলে প্রথমত যখন আপনি এখানে ক্লিক uh, করবেন full name email ID new password mobile number এরপর কান্ট্রি কান্ট্রি এখানে নেপাল রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা uh, রয়েছে উগান্ডা রয়েছে নাইজেরিয়া আদার রয়েছে আপনি uh, এই যে কোনো একটি না হলেও আদারে দিয়ে কিন্তু আপনি সাইন আপ করে নিতে পারেন এবং আপনি সিটি দিবেন আপনি যে কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটি দিবেন ধরুন আমি বাংলাদেশের চট্টগ্রামে বসবাস করি সুতরাং চট্টগ্রাম সিলেক্ট করে দিলাম এরপর এখানে যে একটি বক্স দেখতে পাচ্ছেন সেই বক্সে ক্লিক করার পরে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি যে ইন্টারফেসে চলে আসবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি তার মানে আপনাকে লগ করতে হবে তার মানে আপনি যে ইমেল দিয়ে লগ করেছেন সেই ইমেল দিয়ে আপনাকে লগ করতে হবে লগ করার পরে মূল ইন্টারফেসে নিয়ে আসবে এখানে মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন দশ রুপি কিন্তু তারা আপনাকে ফ্রি দিবে সো তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো এই কান্ট্রির এই ওয়েবসাইটের মধ্যে কোন কোন কান্ট্রির পিপলরা কাজ করছে জাস্ট একটু এট গ্লান্স দেখে নেওয়া যাক এই ওয়েবসাইটের global rank country rank category rank সব কিছু দেখতে পাচ্ছেন এবং ইন্ডিয়ার মধ্যে এটি প্রায় এগারো হাজার চারশত সতেরো নাম্বারে রয়েছে পাশাপাশি গ্লোবাল কান্ট্রি র্যাঙ্ক একসাথে দেখতে পাচ্ছেন এবং কোন কান্ট্রির পিপলরা এই ওয়েবসাইটের মধ্যে কাজ করছে আপনি যদি দেখতে চান তাহলে আপনি সরাসরি নিচে চলে আসবেন ইন্ডিয়া পাকিস্তান কঙ্গো তারপর ব্রাজিল ইউনাইটেড স্টেটের মতো পিপলরা কিন্তু এখানে কাজ করছে সুতরাং আপনি বাংলাদেশে বসেও কিন্তু কাজ করতে পারবেন বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে কাজ শুরু করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনি এগিয়ে যেতে পারেন প্রথমত আপনাকে এই ওয়েবসাইটের মধ্যে কাজ শুরু করতে হলে যে কাজগুলো আপনি করতে পারবেন সেগুলো হচ্ছে ক্যাপসা এন্ট্রি তারপর স্নিপেট এন্ট্রি জব তারপর form filling job page typing job এরপর রয়েছে ডাটা এন্ট্রি জব সো যে সিম্পল কাজটি দিয়ে আপনি শুরু করতে পারেন সেটি হচ্ছে যে captcha typing job captcha typing job এমন একটি জব যে জবটি করার জন্য কোনো ধরনের অভিজ্ঞতা কোনো রকম এক্সপিরিয়েন্স অথবা কোনো রকম ইনভেস্টমেন্ট অথবা কারো হেল্পের প্রয়োজন হবে না জাস্ট আপনি আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই আপনি মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে অনায়াসেই করে নিতে পারবেন সেই কাজগুলো সো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সো আমি যখন ডাটা ক্যাপসাইনটি জবের মধ্যে ক্লিক করলাম এই যে ক্যাপসাইনটি জব ক্যাপসাইনটি জবের মধ্যে ক্লিক করার পরে সরাসরি আমাকে এই পেজের মধ্যে নিয়ে আসলো এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন যে how many captcha you can enter in one hour আপনি ওয়ান আওয়ারের মধ্যে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আপনার আপনারা যারা টাইপিংয়ে ওস্তাদ বা টাইপিংয়ে যারা দক্ষ তাদের জন্য এই ওয়েবসাইটে কাজ করা অত্যন্ত সহজ সো এখানে দেখতে পাচ্ছেন যখন যখন আমি এক হাজার ক্যাপসা ফিল আপ করেছি এক ঘন্টার মধ্যে তখন তারা কিন্তু আমার পেমেন্ট দিবে ডেইলি আর্নিং তিনশত বিশ রুপি এরপরে উইকলি দু হাজার দুশো চল্লিশ এরপরে মান্থলি আর্নিং হচ্ছে নয় হাজার ছয়শত রুপি আশা করি বুঝতে পেরেছেন সো আপনি যদি এখানে ক্যাপসাটা সিলেক্ট করে দেন আপনি কী পরিমাণ ক্যাপসা এক ঘন্টার মধ্যে ফিল আপ করবেন সেটির প্রাইস তা মানে ভ্যালু বা আর্নিং এখানে শো করবে এটি হচ্ছে ফ্রি মেথডে আর যদি প্রিমিয়ামে আপনি আর্নিং করতেছেন তাহলে তার পরিমাণ আরও বেশি বেড়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সো ফ্রিতে যদি আর্নিং করতেছেন তাহলে আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই মনে রাখতে হবে ডোন্ট কারেক্ট স্পেলিং অথবা গ্রামার আপনার যদি কোনো গ্রামার অথবা স্পেলিং করতে দেয় তাহলে সেটি কারেক্ট করতে নিষেধ করেছে you will get a review within three to four hours আপনি যে ক্যাপসাটি ফিল আপ করবেন সেটি তিন থেকে চার ঘন্টার মধ্যে তারা রিভিউ করবে এরপর we will pay for right captchas only তারা রাইট ক্যাপসাগুলো নেবে for wrong captcha you will not pay wrong ক্যাপসার জন্য কোনো পেমেন্ট করবে না you you can work any time যে কোনো সময় কাজ করতে পারবেন এবং আনলিমিটেড ওয়ার্ক রয়েছে সেকিউর ওয়ার্কসেন তো অনেকে কিন্তু অভিযোগ করেন যে ক্যাপসাগুলো পাওয়া যায় না বা ক্যাপসা ওয়ার্কগুলো কাজ পাওয়া যায় না আমি আপনাকে রিকমেন্ড কমপ্লিট করবো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখানে আনলিমিটেড কাজ এখানে করে নিতে পারবেন সো এই যে ক্যাপসাইটে দেখতে পাচ্ছেন সেই ক্যাপসাইটে আমি ফিল আপ করে দেখাচ্ছি ninety nine nine two five এরপরে রয়েছে নাইন ফোর এরপর রয়েছে সিক্স সিক্স এরপর আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে এইভাবে বাকি এখানে একটি টাইম কাউন্ট হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে তিরিশ সেকেন্ড থেকে শুরু করে একেবারে জিরোতে চলে আসবে তার মানে আপনি একটি ক্যাপচা ফিল আপ করার পরে একটি টাইম কাউন্ট হবে টাইম কাউন্ট হওয়ার পর আরেকটি ক্যাপচা চলে আসবে সো আঠারো সেকেন্ড আরও রয়েছে আমি এরপর একটি ফিল আপ করছি সেভেন সেভেন নাইন থ্রি তারপর রয়েছে ফোর জিরো uh, তারপর ফোর জিরো আশা করি বুঝতে পেরেছেন এরপর আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে এইভাবে কিন্তু টাইমটি কাউন্ট হওয়ার পরপরে কিন্তু অল্টারনেটিভ ক্যাপসাগুলো একের পর এক আসতেই থাকবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে যতই ক্যাপসা ফিল আপ করবেন এক ঘন্টার মধ্যে ঠিক তত পরিমাণ আর্নিং কিন্তু আপনি এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন সো এই ক্রাইটেরিয়াগুলো আপনাকে মেনে চলতে হবে এবার চলে আসে যে ইনফরমেশনগুলো না দিলে নয় সেগুলো হচ্ছে যে আপনি ডাটা এন্ট্রি জবের মধ্যে ক্লিক করলে ডাটা এন্ট্রি জবের কাজ পেয়ে যাবেন পেজ টাইপিং জব সেগুলো সেগুলোর কাজও পেয়ে যাবেন কনস্টেবল ফর্ম ফিলিং জব এগুলো কিন্তু অত্যন্ত সোজা কাজ সেটি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আইডিয়ার জন্য যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েট হ্যাঁ, করতে বলছে যে এটি ফর্ম ফিলিংয়ের job how much work you can fill day so এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি ডেলি কয়টা ফিল করতে পারবেন সো এখানে ফার্স্ট নেম দিয়েছে অ্যাজ এ তার মানে এটা দেখে দেখে আপনাকে ফিল করতে হবে এরপর লাস্ট নেম নেই তারপর সিটি দিয়েছে এই সিটিটা আপনাকে ফিল করতে হবে মানে এখানে যা যা দিয়েছে সেই ফর্মটা আপনাকে ফিল করে দিতে হবে এবং আপনি ডেলি কী পরিমাণ কাজ এখানে করতে চাচ্ছেন সেটি আগে সিলেক্ট করে দেবেন ডেলি আর্নিং হচ্ছে ছয়শত পঁচাত্তর ডলার সুতরাং আপনি বুঝতে পেরেছেন এবার চলে আসি আরও একটি কাজের অপশন সেটি হচ্ছে page typing job page typing জবটা আমরা একটু দেখেন এই পেজ টাইপিং জবের বৈশিষ্ট্যটা কীরকম আপনি এখানে যে পাঁচটি কাজের ক্রাইটেরিয়া দিয়েছে এগুলো কিন্তু আপনি করে শেষ করতে পারবেন না সুতরাং আপনি এই ওয়েবসাইটটির পিছনে লেগে থাকুন দিন শেষে কিন্তু লাভ আপনারই হবে কোনো হেজিটেশন নয় কোনো ইনভেস্টমেন্ট নয় সুতরাং আপনি সরাসরি ফ্রি হয়ে কাজগুলো করবেন এখানে যে একটি প্যারাগ্রাফ দিয়েছে সেই প্যারাগ্রাফটি আপনাকে টাইপিং করতে হবে দেখে দেখে এবং আপনি এখানে কি পরিমাণ কাজ ডেলি করতে পারেন how much page you can type daily আপনি কি পরিমাণ পৃষ্ঠা এখান থেকে ডেলি ফিল করতে পারবেন সেটি দিয়েছে যদি আপনি আশিটি পৃষ্ঠা ডেলি করেন তাহলে ছয় শত চল্লিশ আর্নিং আপনি এখান থেকে পাবেন এবং এই বক্সের মধ্যে এটি দেখে দেখে ফিল করতে হবে আপনার টাইপিংয়ের স্পিড একদিকে বেড়ে যাবে অপরদিকে আপনার আর্নিংও হবে আশা করি বুঝতে পেরেছেন সো প্রতিটি পেজের জন্য আট রুপি করে এবং আনলিমিটেড পেজেস রয়েছে এবং আপনি আশা করি এই পেজটি এখানে টাইপ করার পরে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে সরাসরি এটি সেভ হয়ে যাবে এবং তিন থেকে চার ঘন্টার মধ্যে সেটি তারা রিভিউ করবে রিভিউ করার পরে অবশ্যই আপনি আপনার পেমেন্টটুকু আপনার ব্যালেন্সের মধ্যে জমা হয়ে যাবে এবার চলে আসি যে গ্যাট পেমেন্টে যখন আপনি ক্লিক করবেন গ্যাট পেমেন্টে ক্লিক করার পরে আপনি যখন তিনশত পঞ্চাশ রুপি এখান থেকে আর্নিং করবেন তখন আপনার ব্যাংকের ডিটেলসগুলো এখানে কিন্তু অ্যাড করতে হবে সো ব্যাংকের ডিটেলসগুলো অ্যাড করতে হলে এখানে আপনাকে আপডেটে ক্লিক করতে হবে সো এখানে ইনস্ট্রাকশন লেখা রয়েছে তিনশত পঞ্চাশ রুপি আপনাকে আর্নিং করতে হবে এখানে কিন্তু এখন ফিল করা যাচ্ছে না যদি যখনই আপনি তিনশো পঞ্চাশ রুপি এখান থেকে আর্নিং করবেন তখন কিন্তু আপনার এখানে account holder name account name bank name IFSC code যারা ইন্ডিয়ান রয়েছে তাদের জন্য সো আপনি পুরো ফিল করার পরে সেভি যখন ক্লিক করবেন তখন আপনার আপনার পেমেন্টটুকু আপনার ব্যাংকের মধ্যে জমা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এর থেকে সহজ প্রসেস কিন্তু আমার জানা মতো আর নেই সুতরাং খুব সহজে অনায়াসে এই ওয়েবসাইটটিকে ট্রাস্ট করে এগিয়ে যান সময় দিন আপনি আর্নিং করতে পারবেন অন্তত দিন শেষে বড় না হলেও ছোটো ধরনের ছোটো ছোটো ইনকাম যেটা আপনার পকেট খরচের জন্য অপরিহার্য সো আশা করি ভালোটি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগেই থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি অনুরোধ জানাবো যে আমার ভিডিও যেগুলো রয়েছে এগুলো একটু দেখার জন্য এবং পাশাপাশি অনুরোধ জানিয়ে ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করতে বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে টার্গেট করে কিন্তু আমি বা আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি তো এই ছোটো চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং আমাকে হেল্প করে এগিয়ে নিয়ে যাবেন আমাকে হেল্প করলে আপনাদের জন্য আমি ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার উৎসাহ পাই কেননা আপনারা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের কৃতজ্ঞতা ঋণ কিন্তু আমি কখনো শোধ করতে পারবো না সুতরাং এই চ্যানেলটি বড় হোক নিশ্চয়ই কিন্তু আপনারা চান সুতরাং যদি চান তাহলে বেশি বেশি শেয়ার দিন প্রত্যেকটা ভিডিও দেখে যাতে সবাই আর্নিং করতে পারবে দিন শেষে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন আলকাশিউ guys in my next video till then take care